আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু মোর মুরব্বীসকল আর কাদা এরাউডি নিউজর তরফতি জিবা উ হেঁয়ে হদে গুয়া তো বার্মার মোতাবারেকা ফগু ইবারে ইন্টারভিউ করছে রোহিঙ্গা গ্রুপর রোহিঙ্গার সমাজর কিছু মশলার তো ইয়ানোর মাঝে হদে রোহিঙ্গা পুয়ে কিসা uhenyon wene meminse rwanjar gufor masolar diba interview ko je uhenyon were to eraudi news soti bormar to sual gore de eraudi news reportare elombor maji uhenyon we hodibare elamborot tar gore de sual mema pema miazuga tudo hatane tayen ta mohubu muslim lobe temmedde သူတို့ကိုယ်တိုင်ရောဂျာလို့တွန်းတယ်အသွမ်းတော့ပေါ်ဘလူမြင်ပါတယ်မြင်ပါလေဆွာလမတ်ဟုတ်ဒီবর্মা মাঝে বেশা বেশি মানুষ কোলে হিতার আরে তুই সত্তরের অতলতি থাকি দেরি গড়ি আরে বহুত বছর ওই থাকি আইয়ে দেহিলা থাইরন ন হিতার আরে হেঁকর হন্তার আরে রোয়াঞ্জারি হেঁকর মুসলিম বলি হই হিতার আরে মহরল গজ্জে দে কি তারা নিবে বাজি রংجا বলি আরে استعمال করে দিই আনর ওরই তুমি থেন দেখো আর কই ও হেয় ওরে হুদার গ জিবারিন তরবি ইয়েই এরা ওদে নিউজতে পি হিবে এই জবাব දෙদে এরা গাছন এরা গা জনল মেন্ডা গা দি নাইবো 90 জো 100 অ্যাসুয়া গা তমাইন ফেটা রে লুন মেনে তেলি হ্যাঁ তো আই ইনদিলা দিচি বহুত বছর মানে 50 বছর ওর পর্যন্ত মানে ফ্রিগোর মেনী ইতারারি दिन तरार स्ट्री खेल आसे हिनरे बर्बाद गुरी खराय दी हनरे दिकी बाजनले सु चलो तीदे अयें दुंगा रुहांजा तुंगो तुने जरे चल्ला हंगले आई जानी अगर तुम मजे रुंजा होदे आवाज रुंजा होदे इस्तेमाल रुंजा होदे लकप चनरे इस्तेमाल गुजे गुत्तु तमडो कुडांगा डी टटोंकु या शाउसे कुनाई लमा मयु क्राइम सुरा क्वेफी दी এই হেমিলিট্রির নিদে বাজে মিলিট্রি উনিশশো হাইডত মেয়ু ক্রাইম বলি হই আর এই হিতার আরে রোহিঙ্গা কলরে এরিয়া বাঁধি দিয়ে এরা টাই এনতা পিদে রোহিঙ্গা একটু সুবি তুরু কুড়াইন ফিওরে এই জায়গায় হিয়ান পুয়ে গজি হিয়ান ইতারা টাইরন্তা রোহিঙ্গা আল্লাহ বলি হই আর মেয়ু ক্রাইম বলি হই পুয়ে গজি দে নিদে বাজে হই মিলিট্রি কেউ সেই লাগা টাকা আমা মাছি গুসুডালে মহবু সিপু বাড়ে তাহলে আতি হয়তো মনে হরদে অনতন আসিল নোর বাঙ্গি আসিল আসিল বে আসিল এরা মাকা আবু মেমা আতে আতে লুয়ে ইউমা ইউহান যা সাগা আসি দিছি রে হিয়ান বলি ন বর্মার দাসে টিভি প্রোগ্রাম মাঝেও তো এলানোর টাইম মাঝে তো এলানোর স্টেশনের এই কলতি রোহিঙ্গার subanoor programood ba mani ashiil natay tokalla henko dirizwa yami de নম্বর সোয়ালোর জবাব পাঁচ নম্বর মাঝে রাউডি নিউজর রিপোর্টার ফুসার করে দে মে সোয়ালত তেপ্পাক গাছি ইন তাইন তার বেটে মা তুরু কুড়াইন ও চৌকুইন পিনি ঠনজারে ওয়া সুলে তুরুই ইয়ে ওয়া পিনি ঠনরে মুসলিঙ্গালে মুসলিম পিনি ঠমে সুরে সুইছে দুই ছিজারে তই সোয়াল করে এটা হতে চাইলে টাইরান সি তারা নিজে বাজে এলে হাই ওস হকুমত কুবাইন অশোক কলর মাগের দিলা ওয়াই ওয়ারে মাগের তো মুসলমানক কলে মুসলমানক কলে কুবাই হকুমত মাগিলে তো চিন্তা ভাবনা কল ওয়াই বদিন নিয়া এনক ইয়ারে প্রচার করে যাবার ফিয়ে যোৱা দে দে চিৰাব চৌদাব তই আছে থাকিব তো হামাহা সি তারা ডরার দেনো নি কোবাই চকুৱে মাগের দি তাৰা ডরার দেনো নি হেন্ডিলাম মাগের দে dimagale dilube motor hian eriyo dileya akulu tayen tabe ma angren kum pijare hon ezatile ezatile tairam ta kolot tidase apengalen se difference mukabala kol ojagoi kubain nemi yachin de sura yachin bajommo yachinle তো নিদে বাজে কুবাই অশোক কুইং এরিয়া mono hodde হদে খেলা mono hodde হদে chemya mya মিয়া kon suni jai turoga তুরোগা তুরু কুগো কাকুইছিলে le জবানা মতাপি মিলাই মিলাই ডিসকাস করি চাইলে সীতারা সীতারা রে নিজে বাজে রে নিজে বাজে হেফাজত করি বলা থৈয়ারি হয়ে দিঘা নলা বলি কুবাই অসুখ কম মাগে দি তোরও এ কয়ে গো ইয়া চিন দে চিনলে হেতা লাজ যায় জাতির তার মানে হিউম্যান রাইটরে ফাইটার সার হ্যাঁ নল্লা রাজক তোরও গা চেনি লু চিনলি হ্যাঁ নল্লা বলি আর আর হুকুমত আরাতে লাইব হম করে প্রেনি জরুরি করে দেখেন দিলাই তারা ঠিক এই উপর দেয়া লুনে সঞ্চটা রে বা তোমার নিনে লো মায়া বলু লাইগা কোয়া যে সিরে সুই দিকির সার সতোয়া মাবে সত্ত্বই স্বচ্ছায়ী কানুনের হেফাজতি মত আছে সমাবাদী কম আছে সি দেখি তারারে আছে হেফাজতি দিলে সিকিউরিটি করি তারার দাসে সেফ জোন হিসাবে তাই পারে দে হ্যান্ডিলা সুই সুবিধা দিলে শনিকে অন্যায় জুলুম নগরিব দে হ্যান্ডিলা হইলে হন মানসি প্রতি মানসি যদি নিজের হিউম্যান রাইটরে ফা দিয়ে হ্যান্ডিলা হইলে এই গেরাম জামর দিন মশলা সজ্জা হলে মুসলমানক বাধা বাজি বেশি দেখি সমি যাইবগৈ agul uranga sekte chende এখন মানুষ সত্যি দাসে দিল মনসুর নাই বেশি মুশকিল আত তো আইন্দুগা পিনে কেন্টা ইয়ার আগো উপমা কুবা তাকু থেনলো মইয়া উ ইয়ার আগো তিলতি দিন যাই দিল মকল ভাজি হি নিজের নিজে বুঝি কুলগুরি না ফারে দে হেতলা এডিলু সুইনি এডিলু নিউ লুরিয়া ফুতেন সেন লায়ো ফুতেন সেন লায়ো তুরো আমিও গোখা করে সিন্দে সেডুইস শিলায়ো তো হিয়ানল্লা বলি হেন্ডিল্লা বলি মানুষ সকলে তো বেশা বেশি বহুত সিস্টেমের তরিকা কল শিক্ষিত ও জায়গায় সীতারার জাতিরে তারা হেফাজতি সই সলামত দিবল্লা দিলম মাঝে হিন্দিলা লই আর পৌঁছে যায় জ্ঞানল্লা বলি কেন দাম অকল ও দে হেন কইয়ারে দাসে উ হ্যাঁ অঙে জবাব দিয়ে এরা উল্লিতে দিন থানার রিপোর্টার তো এই ওনার বহুত কিছু কথা হওয়া গিয়ে রোহিঙ্গা গ্রুপ হরদা আছে নেশ্যনেলিটি আর রোহিঙ্গা হদে নামহিয়ানোর বাদ পতত এরাউডি নিউজর রিপোর্টারর ইন্টারভিউ উ হ্যাং উ ওয়ের তুমি বলতেছো ওনার হইম হতে পারে মোর বুল বুল বগেরা হইব মেহরবানি করে ওনারা মা জরাত করছেন তৈলে এবার এরাউডি নিউজর রিপোর্টারে উ ওয়ের বিলম্বর মাঝে সোয়াল ফুসার করে দি মে কোয়েশ্চেন এরা গরু আঞ্জা সেগা আছে দি আকু কেন টপ কেন এরা রয়েছি রে da pi meyu karai lu ta tonkura kuse tunkunai doka di pin le lekin ye san ya sa shau doi ma ranja sude sagalu mapabe ye kain pini mya banja muslin lobe tunta ramala soalo ma ফুসাগরের দে রিপোর্টারে হিয়ান রোহিঙ্গার প্রোগ্রাম মা যদি হেন্ডি লইলি এখন সি নকলৰ বাইর গড়ি গড়ি দাহাত দি হেন্ডি লাল অপাদার দাহাজার তো ইয়ার বাদে মেয়ু খেরাইন বলি হয়তো দি হিয়ানো দাহাজার তাহলে উনিশশো তিরানব্বই মাঝি রিফিউজিও কলরি রিপাট্রেশন করাই বর্মা মাঝি লেখেন কেঙ্গুরি বলা জিবা মেমোরেন্ডুম অফ আন্ডারস্ট্যান্ডিং নালিমু সেশন রোয়া এগ্রিমেন্ট সাইন দস্তক জিবা হাবস গজি হিবা মাঝি রোহিঙ্গা হদে হতায়ান্ত নাই রোহিঙ্গা নাম নাই আর মাত্র রেকাইম্পেনির উত্তর পাহাড় মাঝে থাকে দি মুসলমান বলি হয় আর ইস্তেমাল গজি দে হেঁদিলানো নি tej henko jua henko yare da se sual gojibar te u bade henyo weye dua bide dilomborot menyu matunde edi dunga asura bega lama kenshendo bure menyu hodi loko puegori bacho made karang hiba made istemal goje he to made gormene kobul নগরীত মনে হইলিও তুরু পিয়র আগার নাঙেরে আর ঠুয়েন ইউরে পিয়রে তো হিতারা হদ্দি নেঙিরির পাটর মতাফে দেশের কাদার দাসি শুশু বিদা মতাফি হেফাজতি যার হিউম্যান রাইট আছে দে হেন্দিল্লা তরিকার মতাফি যার গান থে তুয়াই ফারে হই ফারে হেন্দিল্লা হ বিহাগা লুয়া কুয়ারে চুরনে চে লুমিউ ডাইহা ও হাকু ফেন আরে ইয়ান দাসে ইনসানিয়তর হকর পাটর হেড়া হতি চাইলি সকল জাতি কমে নিজৰে নিজে জাহিৰ কৰি হই ফাৰে দে হেন্দিলা আছে হেংকৰ উপমা তাই চুইলে তুরগা ঠাই লু চৰে চা লুৰিগা গু কৰা চেঙেম লি চেন চুইলে দিলুৱে চেংগু কৰা চেম্ব চেংকেমিয়াগা পিয়ই তুৰগা ঠাই লুমিব তই হেন্দিলা হ'লে আৰু তই ফৰ এক্সাম্পল থাইলেণ্ড হলে সীতাৰ আৰু দা আছে থাইম বুলি হ অন্য অন্য জাতীয় করে সীতার আরিদা আছে সায়েম বলি হ তই তই সায়েম হদে দে সীতার আরিদা আছে লি বলিও হ শ্যাম হইলে শ্যাং ওর শ্যাং হ শ্যাং ওর শ্যাম বলি হয় আরে ডাকা শ্যাং ওর জবান আলতি হচ্ছে তারা অতলতি হইতে চাইলে সীতারা বলে থাইল্যান্ড লুমিও তো তারা শ্যাম বলি হয় তারা রে তারা নহর নেকি তো হেন্ডিলা হদ তো রোয়াঙ্গারিও রোয়াঙ্গি আছে তারা কিন্তু তারা ಹೋಯ್ತಾರು ನುಚ್ಚ ಹೈಡು ಮಾಡ್ದಾಸಿ ಮೆಯು ಕ್ರೈಮ್ ಪುಯ್ ಗುರಿ ಬೇಚ ಮತ್ತೆ ಹೇಬೇಲೆ ತಿರಿ ಮಾನಿ ತರ ರಂಜಾ ಬುಲಿ ಅಮ್ಯೋ ತಾ ಡೆಮೋಕ್ರೆಸಿ ಅಪುಯ ಛೋ ಎನ್ಎಲ್ಡಿ ಅಸುರಾ ಲಾಟೆ ತಮಡಾ ಯುಂ ಫ್ಯೋ ಯೆ ಸುಪುಯ ಚಿ ತುಲೆ ಕಿ ನಗೆ ndo ಟೈಮ್ ಪೆಂ ಕೆನ್ ಯು ವಂಜಿ ತಾನಾ ಯುಂ ಛೆ ಯು ಛೋ ತಾವಿನ್ ಗೊಲೆ ಥಾನ್ ಸೊಂಗ್ ಕೆ ದೋ ಉ ಲು ಥಿ ದಿ ನೆ ಫ್ರೆ ದೋ ಸಿ ಸೆಚ್ಚೋ ಯೆ ಯೆ ತಾವಿ ಥಿನ್ ಥಿನ್ ಕೆನ್ ನೆ ಯಾಮ ಮಚಾ ತೇ ಮಿ ಗಾ မချသေးပြီကခင်လွတ်မြောက်လာကြောင်းသိရသည်တဲ့ আমি তা ডেমোক্রেসিয়া পুইশ এন এল ডি গভর্নমেন্টর আতম আছে তোমরা ইউমর প্রেসিডেন্ট অফিসর তৈ হইবার বুলিবার জিম্মা আছিল দিও আছিল আর নাইগেন স্টেট কাউন্সিলর অফিসর নাইগেন টাইম ব্যাংকিং ইউমর ইঞ্জারে মুসকর জিম্মা আছিল দিও হিবা জিবা নাকি উজেটে উজঠে হদে হিবা নেপে ডর মিলিটারি লাইনর আছে তৈ খেলাস্টার গম্মাজে দাসে চেলটার গম্মাজে ইবারে আপাততে সহি সলামত সাঁতে হেফাজত সাঁতে সমলিরে কিল্লি হিতু বেশি দেরি ন খালাস হইয়ারে আইয়ে গই দেখি আনোরে জানি যে হেঙ্গলি